ও ভালোবাসা শুধু মিথ্যে চলো না ও প্রেম করিয়া সুখী হইল কয়জনা ও ভালোবাসা শুধু মিথ্যে চলো লাইনে প্রেম করিয়া সুখী হইল কয়জনা অনিলাইনের ভালোবাসা কেমন করে ভুলে গেলে এতদিনের পেরিতে কত কথা কইছে দুইজন জাগিয়া সারা রাতি কেমন করে ভুলে গেলে এতদিনের প্রীতি কত কথা কইছি দুইজন জাগিয়া সারা রাতি নতুন করে কারে পাইয়া তুমি নতুন করে কারে পাইয়া এখন আমায় চিনলা না লাইনে প্রেম করিয়া সুখী হইল কয়জনা লাইনের ভালোবাসা মিষ্টি মিষ্টি মেসেজ লেখা সব কিছু নিলা শেষ পর্যন্ত দিলা তুমি সব কিছু বলক মাই মিষ্টি মিষ্টি মেসেজ লেখা সব কিছু কাইরা শেষ পর্যন্ত দিলা তুমি সব কিছু বল মাইরা নতুন করে কারে পাইয়া নতুন করে কারে পাইয়া এখন আমায় চিনলা না অনে লাইনে প্রেম কর সুখী হইল কয়জনা লাইনের ভালোবাসা যার কারণে তুমি আমায় দিলে এত কষ্ট একদিন সে তোমার জীবন করে দিবে নষ্ট যার কারণে তুমি আমায় দিলে তোমার জীবন করে দিবে নষ্ট সেদিন কান্দা লাভ হবে না সেদিন কান্দা লাভ হবে না রাসেল নানা থাকবে না অনলাইনে লাইনে প্রেম করিয়া সুখ লাইনের ভালোবাসা শুধু মিথ্যে চলো না অনে লাইনে প্রেম করিয়া সুখী হইল কয়জনা অনে লাইনের ভালোবাসা